আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হচ্ছে আপনার web three domain name so web three domain নেমের জন্য আপনাদের যে ওয়েবসাইটটাতে ঢুকতে হবে সেটা হচ্ছে unstoppable domains dot com unstoppable domains dot com so এখানে আসার পরে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে ডিরেক্টলি লগ ইন করবেন সো আমি আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অতএব আমি লগ ইন করবো চাচ্ছে zero eight two eight nine two আমার অ্যাকাউন্টে আমি লগ করে ফেললাম তো এই ডোমেনগুলো দিয়ে কি করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টো ওয়ালেটের অ্যাড্রেস হিসেবে এই ডোমেন নেমটা আপনারা ইউজ করতে পারবেন বিভিন্ন ওয়েব থ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ডিসেন্ট্রালাইজড ওয়েবসাইট ডিসেন্ট্রালাইজড যে অ্যাপগুলো আছে এগুলোতে আপনার ওয়েব থ্রি ডোমেনটা ইউজ করতে পারবেন দেন আপনি ওয়েব থ্রি দিয়ে একটা সুন্দর ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবেন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন ইত্যাদি ইত্যাদি আমি আপনাদের দেখাবো গ্রাজুয়ালি তো তার আগে চলুন দেখি আসলে কি অবস্থা আপনার মানে ওয়েব থ্রি ডোমেনটা আসলে কি ধরনের এক্সটেনশন নেওয়া হয় সো ওয়ান গোস্ট একটা নেম নেম দিয়ে সার্চ দিলাম তো সার্চ দেওয়ার পর দেখেন ওয়ান গোস্ট এটা হচ্ছে এগুলো হচ্ছে ডোমেন এক্সটেনশন এক্সটেনশনগুলো দেখেন dot crypto dot NFT dot wallet dot blockchain dot X dot polygon dot DAO even আরও কিছু আছে হয়তো এখানে দেখেন dot triple eight dot zil dot bitcoin zil হচ্ছে জিলিকা ট্রিপল এইট ওটা একটা আলাদা নাম্বার বিটকয়েনের জন্য আছে ডাউ হচ্ছে একটা সোসাইটি ক্রিপ্টোর পলিগন একটা crypto blockchain dot X dot blockchain এগুলো সবই হচ্ছে এরকম এনএফটি তো জানেনি নন ফান্সিবল টোকেন সো এগুলো আসলে সব কিছুই আপনার ওয়েব থ্রি ডোমেনের এক্সটেনশন এখানে এরা ইয়ে করছে ইউজ করছে আর কি তো যাই হোক আমি আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকবো ঢুকে দেখি যে আমি আসলে কি কোনো ডোমেন টোমেন হ্যাঁ আমি একটা ডোমেন নিয়েছিলাম সেটা হচ্ছে web three Imran dot N T এটা বেশ অনেক এক বছরের মতো হলো আর কি তো <clears throat> এই ডোমেইন নেমটা যদি আমরা ম্যানেজ করতে যাই তখন এখান থেকে আমরা অন্যান্য যে ফিচারগুলো আছে এগুলো পাবো ক্রমান্বয়ে আমি আপনার বিভিন্ন ধরনের web three domain web three domain যেগুলো আছে এগুলো দিয়ে আসলে কিভাবে আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করবেন বা বিভিন্ন ধরনের করবেন এগুলো আমি টিউটোরিয়াল দিব পরে ইনশাল্লাহ তার আগে আজকে পরিচিত করে দিই যে আসলে এটা কিভাবে কি কি কাজ করে আর কি ক্রিপ্টোতে আপনারা ইউজ করতে পারবেন দেখেন এখানে ক্রিপ্টো অ্যাড্রেস হিসেবে web three Imran dot FT আমি ইউজ করে ফেলেছি বিটকয়েনের অ্যাড্রেস ইথেরিয়ামের অ্যাড্রেস কার্ডানো সোলানা এগুলো দেই নেই হ্যান্ড্রা পলিগনের অ্যাড্রেস আছে দেন ইথেরিয়ামের একটা আছে তো এগুলো হচ্ছে আপনার ওয়েব থ্রি ডোমেইন দিয়ে আপনারা এই ক্রিপ্টোর অ্যাড্রেসগুলো সেট করতে পারবেন এখানে প্রোফাইলটা হচ্ছে কি আপনার প্রোফাইল দিয়ে প্রোফাইলটা সাজাতে পারবেন নর্মালি যেরকম প্রোফাইল আপনারা ইউজ করেন সাজান তো ওয়েবসাইট এখানে আপনি ওয়েবসাইট লঞ্চ করতে পারবেন আমার একটা ওয়েবসাইট লঞ্চ করা আছে তো যাই হোক এই ওয়েবসাইটগুলো আবার নর্মাল কোনো ব্রাউজার দিয়ে ঢোকা যায় না এটার জন্য আনস্টেবল ডোমেন এক্সটেনশন অথবা ব্রেক ব্রাউজার যেগুলো ডিসেন্ট্রালাইজড অ্যাপ সাপোর্ট করে লিঙ্ক সাপোর্ট করে সেই ব্রাউজারগুলো দিয়ে এই ওয়েবসাইটগুলোতে লগ ইন করা মানে ঢোকা যায় আর কি তো যাই হোক আপনার এখান থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন এটা আপনার ডোমেইনটা ডোমেইন নেমটা এই নেমটা চাইলে আপনি অন্য কাউকে দিতে পারবেন রেসিপেন্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন ডোমেইনটা সেল করতে পারবেন অর্থাৎ এখানে থার্ড পার্টি হয়ে আপনি ডোমেইন সেল করতে পারবেন ওপেন সিতে সেল করতে পারবেন যেটা এনএফটি প্ল্যাটফর্ম একটা অথবা এই আনস্টেবল ডোমেইনে কিনেই আবার আনস্টেবল ডোমেইনে আপনি সেল করতে পারবেন এটা ব্রিজ করতে পারবেন ইথেরিয়ামের সাথে এটা করলে হচ্ছে আমি আমার ডোমেইনটা ইথেরিয়ামের সাথে ম্যানেজ করতে পারবো ইথেরিয়াম অ্যাড্রেস বিভিন্ন ধরনের অ্যাপ অ্যাক্সেস এটা দিয়ে করতে পারবেন তো আমি যেহেতু কোনো অ্যাপ কানেক্ট করি নাই অর্থাৎ অ্যাপ অ্যাক্সেস নাই এখানে দেখেন এখানে log in experience with mobile এটা সুন্দর একটা মানে আপনার এটা সিকিউরিটি ফিচার আর কি ইমেইল এখান থেকে পাবেন একটা দেখেন আমার একটা ইমেল দিয়ে দিছে আমি web three Imran dot N T এই ডোমেনটা নেওয়ার পরে ওরা web three Imran dot N T at the rate UD dot me এটা দিয়ে দিছে এটার আমি কনভার্ট করে আবার আমার একটা জিমেল অ্যাড্রেসে আমি এটা নিয়ে নিয়েছি সো এইভাবে কনফিগার করতে পারবেন যে কোনো জিমেল অ্যাড্রেস তো ভিভার্স দেখেন এই অ্যাড্রেসটা আসলে ওয়েব থ্রি ইনওয়ান ডট এনএফটির সাথে কানেক্ট করা আছে এটা করে ফেলেছি আমি পার্কিং করতে পারবেন মানে ডোমেইনটা পার্ট করতে পারবেন অন্য একটা জায়গায় আনস্টপেবল ডোমেইন দিয়ে আপনি ওয়েবসাইট ওয়েব থ্রিটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এগুলা অবশ্য এখনও পর্যন্ত খুব একটা অ্যাভেলেবেল না মানুষ আর কি খুব একটা এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট করতেছে না মানে হচ্ছে আপনার ওই এটা মানুষের জনপ্রিয়তা পেতে পেতে এটা হয়তো পাঁচ দশ বছর লাগবে তো যাই হোক এটাই ছিল আনস্টাবল ডোমেনের সম্পর্কে আজকের ভিডিও আপনারা ওয়েবসাইটটিতে ঢুকে আরও যাচাই বাছাই করে নেবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম